hello ladies and gentleman welcome to this brand new video আজকে আমি আপনাদেরকে একটা নতুন মোবাইল মাইনিং ক্রিপ্টো অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব নতুন বলছি তার কারণ হচ্ছে অ্যাপসটা আসলে নতুন নয় মাইনিং প্রজেক্ট আসলে নতুন নয় অনেকে ইতিমধ্যে জয়েন হয়ে গিয়েছেন ইতিমধ্যে টু মিলিয়ন ইউজার এখানে মাইনিং করছেন যারা ভিডিও দেখছেন অনেকে হয়তো ইতিমধ্যে মাইনিং শুরু করেছেন যারা এখনও শুরু করেননি অথবা জানতে পারেননি তাদের জন্য মেইনলি আমার আজকের ভিডিওটা মেক করা প্রজেক্টের ভালো সম্ভাবনা রয়েছে এবং খুব তাড়াতাড়ি এই ক্রিপ্টোটা হয়তো মার্কেটে লিস্টেডও হয়ে যাবে প্রজেক্টটার নাম হচ্ছে বিলাভ নেটওয়ার্ক যারা এখনও এটা সম্পর্কে জানেন না তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কি করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মাইনিং করতে পারবেন এছাড়াও আমি কেন এটাকে সম্ভাবনাময় বলছি সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করব যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে হয়তো কোনো স্টেপ মিস হয়ে যেতে পারে এবং ঠিকঠাক মতো মাইনিং শুরু না করার কারণে শেষে যখন এটা উইথড্র করা যাবে এবং সেল করা যাবে তখন হয়তো বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আর সেই সাথে সাথে যারা চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিভাবে মাইনিং করবেন সেটা দেখিয়ে দেবো তবে তার আগে একটু আলোচনা করতে চাই কেন আমি প্রজেক্টটাকে সম্ভাবনাময় মনে করছি আমি কয়েন মার্কেট ক্যাপে কয়েন ওপেন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএফআইসি টোকেন আমরা বিলাভ e যে প্রজেক্টটার কথা বলছি এই প্রজেক্টটা হচ্ছে এই বিএফআইসি এর নেটিভ একটা প্রজেক্ট এই কয়েনটা বিএফআইসির নেটিভ কয়েন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন এই বিএফআইসি কয়েনটা টোয়েন্টি পয়েন্ট ফোরটি এইট ইউএসডিটিতে ট্রেড করছে আজকে এই কয়েনটা কিন্তু একুশ পয়েন্ট নাইন থ্রি সেন্টে গিয়েছিল যারা মার্কেট অ্যানালাইসিস করেন তারা ধারণা করছেন বিল অফ টোকেনটা টু ডলার পর্যন্ত যেতে পারে যদি আপনি এখন থেকে মাইনিং শুরু করেন যদিও মনে করা হচ্ছে যে এই বছরের মধ্যে এমনকি আগামী মাসেও এই কয়েনটা মার্কেটে লিস্টেড হয়ে যেতে পারে বিভিন্ন মার্কেটে লিস্টেড হয়ে যেতে পারে ইতিমধ্যে কিন্তু আপনি যে টোকেনটা মাইনিং করবেন সেটা উইথড্র নিতে পারবেন বিল অফের নিজস্ব একটা ওয়ালেট আছে সেই ওয়ালেটে আপনারা উইথড্র নিতে পারবেন এছাড়াও খুব তাড়াতাড়ি অন্যান্য ওয়ালেটেও উইথড্র এনাবেল হয়ে যাবে এবং লিস্টেড হলে এটার প্রাইস দুই ডলার পর্যন্তও যেতে পারে তাহলে আপনি যদি মাইনিং শুরু করেন এবং প্রত্যেক দিন মাইনিং করেন তাহলে ভালো পরিমাণ একটা কয়েন আপনি এখান থেকে এখন আর্নিং করে রাখতে পারবেন আমরা যদি একটু তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটা দেখি ইতিমধ্যে দেখতে পাবেন seventeen point four K follower কিন্তু তাদের টুইটারে রয়েছে এবং এদের কোর টিম খুবই অ্যাক্টিভ সবসময় তাদের আপডেট কিন্তু টুইটার এবং টেলিগ্রামে তারা জানিয়ে যাচ্ছে এবার আমরা চলে যাব বিল অফ অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে আমরা একটু দেখার চেষ্টা করব এই অ্যাপসটাকে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন বিলাভ নেটওয়ার্ক লিখে সার্চ দিলে পেয়ে যাবেন লোগোটা দেখতে পাচ্ছেন এরকম একটা লোগো দেখে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে যখন ওপেন করবেন লেটস স্টার্টেড বাটনটা দেখতে পাবেন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে বাই ডিফল্ট এখানে সাইন ইন থাকবে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব আমরা সাইন আপ এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ আছে এটাতে ক্লিক করব সাইন আপে ক্লিক করে প্রথমে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেব এখানে প্লাস এইট এইট জিরো আমার কান্ট্রি কোডটা দেওয়া আছে আমরা মোবাইল নাম্বারটা জিরোর পরে থেকে লিখবো একটা ভ্যালিড ইমেল দিয়ে দিবেন যেটা অ্যাক্টিভ আছে এরপরে আপনার নামের প্রথম অংশটা দিয়ে দিবেন নাম দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনার নামটা যেন জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকে এখানে কোনো ফেক কিছু যোগ করবেন না অর্থাৎ যেটা জাতীয় পরিচয়পত্রে নেই সেরকম কিছু যোগ করবেন না নামের প্রথম অংশ দিয়ে দেওয়ার পরে পরের ঘরে নামের দ্বিতীয় অংশ দিতে হবে এরপরে আপনার পছন্দ মতো একটা ইউজার নেম দিয়ে দিবেন একটা পাসওয়ার্ড সেট করবেন ইউনিক পাসওয়ার্ড এবং এটাকে সংরক্ষণ করবেন যেন হারিয়ে না যায় যদি হারিয়ে যায় পরবর্তীতে উইথড্র করার সময় আপনার সমস্যা হতে পারে এরপরে এখানে একটা রেফার কোড দিতে হবে রেফার কোডটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার রেফার কোড রেফার কোডটা এখানে দিয়ে দিবেন রেফার কোডটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পাবেন যে কোনো জায়গা থেকে নিয়ে এখানে দিয়ে দিবেন তাহলে আপনারা আমার টিমে যুক্ত থাকবেন আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্যে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন কারণ আপডেটগুলো সবার আগে সেখানেই পোস্ট করা হয় সাইন আপে ক্লিক করার পরে আপনার জিমেইল একটা কোড পাঠানো হবে সেই কোডটা আপনার জিমেইল থেকে অর্থাৎ যে জিমেইলটা একটু আগে আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন সেই জিমেইল ইনবক্সটা ওপেন করলে আপনি একটা মেইল দেখতে পাবেন মেইলটা ওপেন করলে একটা কোড পেয়ে যাবেন সেই কোডটাকে কপি করে এনে এর নিচে যে ফাঁকা ঘরটা আছে এই জায়গাটাতে আপনার কোডটাকে পেস্ট করে দিতে হবে কোড দিয়ে দেওয়ার পরে একেবারে নিচে ভেরিফাই কোড বাটনটাতে ক্লিক করবেন এবার আপনাকে আপনার প্রাইভেট কি দিয়ে দিয়েছে এখান থেকে আপনি চাইলে একটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং প্রাইভেট কিটা কপি করেও নিতে পারবেন তো আমি রেফার করবো যে এটাকে কপি করে একটা ভালো জায়গায় সেভ করবেন অবশ্যই এটা যত্ন করবেন আপনি যদি কোনোভাবে এই পাসফ্রেসটা হারিয়ে ফেলেন প্রাইভেট কিটা হারিয়ে ফেলেন তাহলে আপনি কোনোভাবেই এখান থেকে কিন্তু পরবর্তীতে উইথড্র নিতে পারবেন না আপনি চাইলে পিডিএফ ডাউনলোড করে রাখতে পারেন আমি এখান থেকে কপি প্রাইভেট কি করব কপি করার পরে নিচে লেখা দেখতে পাবেন are you sure you have saved this private key এর পাশে যে সার্কেলটা দেখতে পাবেন এই সার্কেলটাতে ক্লিক করবেন যদি আপনি ইতিমধ্যে সেভ করে থাকেন ক্লিক করার পরে নিচে ডান বাটনটাতে ক্লিক করে দিবেন আপনাকে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে অ্যাপসটার অ্যাপসে আসার পরে আপনি এখানে যে হার্ট বাটনটা দেখতে পাচ্ছেন হার্ট একটা লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মাইনিং শুরু হয়ে যাবে যখন এখানে দেখতে পাবেন পানির মতো এই লাল অংশটুকু ঢেউয়ের মতো হচ্ছে তখন বুঝতে পারবেন যে আপনার মাইনিং শুরু হয়ে গেছে প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর অন্তর আপনি আসবেন এখানে এসে আপনার বিলপটা ক্লেম করবেন বর্তমানে বিল অফ টোকেনের প্রিসেল চলছে এটার প্রিসেল প্রাইস আছে জিরো পয়েন্ট জিরো টু একটু ভেবে দেখুন প্রিসেলে যারা এই টোকেনটা কিনছে তারা জিরো পয়েন্ট জিরো টুতে কিনছে নিশ্চয়ই এখানে যখন লিস্টিং হবে তখন অবশ্যই প্রাইস এখানে কিছু বেশি থাকবে ফ্রিতে সুযোগ পাচ্ছেন দ্রুত আজকেই শুরু করুন আজকেই ইনকাম করুন টোকেনটা কিন্তু আপনি চাইলে এখনই আপনার মাইনিং করা টোকেনটা কারো কাছে সেল করে দিতে পারবেন অর্থাৎ অন্য বিলাপ যারা মাইনিং করছে তাদের কারো কাছে যেমনটা আমরা পাইতে করেছি যে পাই এখনও মার্কেটে লিস্টেড হয়নি তাও অনেকের কাছে সেল করা গেছে এটা চাইলে আপনি মাইনিং করার সাথে সাথে কারো কাছে কিন্তু ট্রান্সফার করতে পারবেন তার জন্য ডান পাশে উপরের দিকে কোনায় একটা থ্রি লাইন মেনুবার দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করে মেনুগুলোর মধ্যে থেকে ওয়ালেটটা খুঁজে বের করবেন ওয়ালেটে যখন ক্লিক করবেন আপনার ওয়ালেটে আপনাকে নিয়ে যাবে আপনার যেটা মাইনিং হয়েছে সেটা এখানে শো করবে উপরে আপনার ওয়ালেট অ্যাড্রেস থাকবে এই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আপনি কারো কাছ থেকে রিসিভ করতে পারবেন এবং এই উইথড্র বাটনটাতে ক্লিক করে আপনি কাউকে এটা পাঠিয়েও দিতে পারবেন এখনই শুরু করুন খুব তাড়াতাড়ি এটা মার্কেটে লিস্টেড হয়ে যাবে এবং আশা করছি মাইনিংও বন্ধ হয়ে যাবে কারণ তাদের টোটাল সাপ্লাই টোয়েন্টি বিলিয়ন যেটা প্রত্যেক দিন কিন্তু এখনই মার্কেটে আসার আগে কিন্তু বার্নিং হচ্ছে এটা খুব কম একটা কোয়ান্টিটি নিয়ে মার্কেটে আসছে এবং ভালো একটা প্রাইসে কিন্তু এটা লিস্টিং হবে এবং লিস্টিং হওয়ার পরে ভালো একটা প্রাইসে এটা যাবে তাই এখানে যদি আপনি আজকেই শুরু করেন এবং কিছু কয়েন আর্নিং করে রাখতে পারেন তাহলে ভালো একটা প্রফিট এখান থেকে আপনি গেইন করতে পারবেন কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে